ইমাম বুখারি রহমুল্লাহ তো হাদিস সংকলন করেছেন ঠিক না উনি তো হাদিসটা সংগ্রহ করেছেন অনেক জায়গায় গিয়ে গিয়ে হেঁটে হেঁটে মাইলের পর মাইল শত শত মাইল হেঁটে হেঁটে উনি হাদিসটা সংগ্রহ করেছেন তাহলে হাদিসটা উনি ভালো বোঝে না আমি ভালো বুঝি আপনাদের কাছে কি মনে হয় ইমাম বুখারি ভালো বোঝে না আমি ভালো বুঝি তাহলে যেই হাদিসটা আপনি পড়বেন ওই হাদিসটা ইমাম বুখারি কি বুঝেছেন ওইটা আগে আপনাকে বুঝতে হবে কারণ ইমাম বুখারির বুধ যদি আপনি না নেন উনি তো হাদিসটা সংগ্রহ করেছে উনি তো ভালো জানে হাদিসটা কোন অর্থে এসেছে কারণ উনি আরও কাছের যুগে যেমন দুইটা উদাহরণ দেই একটা হচ্ছে আমিনের ক্ষেত্রে হাদিসের ভিতরে এসেছে ইজা আম্মানাল ইমাম ফামিনু ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো আমিন ইকা কেননা ওই সময় মালাইকারাও আমিন বলে ইমামের আমিন তোমাদের আমিন মালাইকার আমিন যদি এক হয়ে যায় তাহলে তোমাদের পূর্বের যত গুণা আছে সবগুলো ক্ষমা হয়ে যায় বোখারির সাতশো আশি নম্বর হাদিস এইখানে আপনি বুঝলেন যে না এইখানে তো মুক্তাদির কথা বলা হয় নাই এখানে তো ইমামের কথা বলা হয় নাই তাই না এখানে বলা হয়েছে ইমাম যখন আমিন বলে তখন তোমরা বলো এবার প্রশ্ন হলো এখানে তো জোরের কথা বলা হয় নাই আপনি শব্দটা বোঝেন নাই তাই আপনার কাছে জোরে মনে হয় নাই শব্দটাই দেখেন ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো এবার আমি কিভাবে বুঝবো যে ইমাম কখন আমিন বলল যদি ইমাম আমিনই না বলে ঠিক না আবার ইমাম যদি আমিন বলে কিন্তু আসতে বলে তাহলে আমি কেমনে বুঝবো যে ইমাম আমিন আমিন কখন বলল আর কখন শেষ করলো তাহলে আমি কিভাবে বলবো হাদিস তো তাই ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো এইটা ইমাম বুখারি রহমহল্লা সাতশো আশি নম্বরে এনেছেন উনি হাদিসটা বুঝতেন তাই ওই হাদিসের অধ্যায় দিয়েছেন বাপ জাহারিল ইমামি বিতামিন ইমামের জোরে আমিনের অধ্যায় এরপর আবার অধ্যায় করলেন বাপ জাহারিল মামুমি বিতামিন মুক্তাদির জোরে আমিনের অধ্যায় ইমাম বুখারি বুঝতেন যে এই হাদিসে ইমামও জোরে আমিন বলবে মুক্তাদিও জোরে আমিন বলবে তাই উনি বোখারির দশ নম্বর পর্বর একশো বারো তেরো চোদ্দ নম্বর অধ্যায় উনি কায়েম করলেন ইমামের জোরে আমিনের অধ্যায় মুক্তাদির জোরে আমিনের অধ্যায় আমিনের ফজিলত এবং উনি এই হাদিস আনলেন হুজুর আপনাকে আল্লাহ বুদ্ধি দেয় নাই তাই আপনি বোঝেন নাই উল্টাপাল্টা কথা বলিয়েন না ঠিক না আপনি বুঝতে পারেন না এটা আপনার দোষ ইমাম বুখারি রামলা বুঝতেন এই জন্য মহাদ্দিসিনে কেরামের বুঝ নিতে হবে হাদিস বোঝার ক্ষেত্রে যেমন সুরা ফাতেহার ক্ষেত্রে অনেক ইখতলাফ হয় সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস লা সলাতা লিমানলাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যেই ব্যক্তি সলাতের ভিতরে সুরা ফাতেহা পড়ে নাই ওই ব্যক্তির সলাত হয় নাই এখানে প্রশ্ন হলো এখানে তো ইমামের কথা নাই হ্যাঁ এখানে তো মুক্তাদির কথা নাই ওনাদের প্রশ্ন এখানে তো মুক্তাদির কথা নাই শব্দ আপনি বোঝেন না এখানে একটা শব্দ আছে মান মানটা ব্যাপক ব্যাপক অর্থে ব্যবহার হয় যে কারো ক্ষেত্রে লাগানো যায় আপনি বলেন এইখানে মান যে ব্যাপক তা কি রাসুল বলে গেছেন আচ্ছা রাসুলকে বলে দিয়ে যাবেন আনা মানে আমি আংতা মানে তুমি এইভাবে এইভাবে বল বলে দিয়ে যাবেন এইভাবে তো বলবেন না আপনি তো এমনিই বোঝা যায় মানটা ব্যাপক একটা অর্থ ব্যাপক একটা শব্দ ব্যাপক অর্থে ব্যবহার হয় যে কোনো ক্ষেত্রে ব্যবহার হয় এইটা ইমাম বুখারি বুঝতেন এই জন্য উনি বোখারির দশ নম্বর পর্বের পঁচানব্বই নম্বর অধ্যায় এই হাদিসটা এনে অধ্যায় কায়েম করলেন বাপ বুজুবিল কিরা আ কিরাত পড়া ওয়াজিব লিল ইমাম ওয়াল মামুমি সে ইমাম হোক আর মুক্তাদি হোক ফিস সলাতি কুল্লেহা প্রত্যেক সলাতের মধ্যেই ফিল হাজারি ওয়া সাফারি সে বাড়িতে থাক আর সফরে থাক ওমা ইজহার ফিহা ওমা ইফাত তার সালাদ জোরের হোক আর তার সালাত আস্তের হোক তার মানে প্রত্যেকেই সুরা ফাতেহা পড়বে সে ইমাম হলেও পড়বে মুক্তাদি হলেও পড়বে সে বাড়িতে থাকলেও পড়বে সে সবরে থাকলেও পড়বে তার সালাদ জোরে হলেও পড়বে তার সালাদ আসতে হলেও পড়বে এই হাদিস ইমাম বুখারি বুঝেছেন তাই উনি সুরা ফাতেহা পড়াকে ওয়াজিব করেছেন আপনি বোঝেন নাই তাই তো আপনি উল্টাপাল্টা কথা বলেন ঠিক না ওয়াইজা কুরিয়াল কোরআন যখন কোরআন পড়া হয় যখন কোরআন পড়া হয় তখন তোমরা কি থাকো চুপ থাকো সুরা আরফের একটা আয়াত জি এইখানে যখন কোরআন পড়া হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে তোমরা সুরা ফাতেহা তোমরা কি আমার পিছনে কিছু পড়ে থাকো তখন সাহাবিরা বললেন জি আল্লাহ রসুল আমরা পড়ে থাকি তখন সাল্লাম বললেন তোমরা কিছুই পড়বা না শুধুমাত্র সুরা ফাতেহা পড়বা আর এই যে এই আয়াতটা এই যে সুরা ফাতেহার ব্যাপারে উমাদেবন সমেত তিনি কিন্তু এই আয়াত নাজিল হওয়ার অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন এই আয়াত নাজিল হওয়ার আগে না এই আয়াত নাজিল হওয়ার অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন যখন মুক্কার মুশরেকরা সরগোল হট্টগোল করত যখন তারা অট্ট হাসি করত কোরআন পড়ার সময় তেলোয়াত করার সময় তখন এই আয়াতটা নাজিল হয় কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আছে কিভাবে কথা আছে কারণ উম্মুল কোরআন সুরা ফাতেহা সুরা ফাতেহা কি উম্মুল কোরআন আর বাকি সুরা বাকারা থেকে নিয়ে নাচ পর্যন্ত এটা হচ্ছে ওই উম্মুল কোরআনের ব্যাখ্যা তার মানে আমরা বলতে পারি মা আর সন্তান এটাকে ভাগ করেছেন আল্লাহ কেন আল্লাহ তালা সুরা ফাতেহাকে সরাসরি কোরআন বলেন নাই ডাইরেক্ট উম্মুল কোরআন বলেছেন আর কোরআন বলতে সুরা বাকারা থেকে নিয়ে শুরু করেছেন প্রমাণ এটা সুরা হিজরের সাতষট্টি নম্বর আয়াত কয় নম্বর আয়াত সাতষট্টি নম্বর আয়াত যে আমি তোমাকে দিয়েছি সাত আয়াত যা বারবার পাঠ করা হয় ওয়াল কোরআন আল আউজিম এবং তোমাকে দিয়েছি মহান কোরআন তার মানে ওইখানে আল্লাহ তালা ভাগ করেছেন আমি তোমাকে দিয়েছি সাতায়াত যা বারবার পাঠ করা হয় তার মানে বারবার পাঠ করা হয় কি সুরা ফাতেহা আর এবং আমি তোমাকে দিয়েছি মহান কোরআন সুরা হিজুরের সাতষট্টি নম্বর আয়াতটা আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ সুবাহ আমাদের জন্য সহজ করে দিন